আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের ধারাবাহিকতায় রিভিউ মেনুর বাকিটুকু দেখব আমরা ওই দিন চেক অ্যাক্সেসিবিলিটি পর্যন্ত দেখেছিলাম আগের ভিডিওটাতে আজকে দেখব ট্রান্সলেট আমরা সাধারণত ট্রান্সলেট অনলাইনে করি অনলাইনে ট্রান্সলেট করা একটু কঠিন হয়ে পড়ে অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে যে ট্রান্সলেট করা যায় সেটা আমরা এই নতুন ভার্সনটিতে জানছি তো এখানে আমাদের যে ট্রান্সলেটটা করব সেটা আমরা প্রথমে হয়তো সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট করে নিলে যেটুকু সিলেক্ট করা থাকবে সেটা হবে তা ট্রান্সলেটে ক্লিক করার পর আমাদের translate selection selection to translate হবে অনলি আর যে ট্রান্সলেট পুরো ডকুমেন্টটা দিয়ে সমস্ত ডকুমেন্টের যা আছে সব ট্রান্সলেট হবে একসাথে সহজেই ট্রান্সলেট করা যায় আমরা বাংলায় থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলাও করতে পারি সুতরাং আমাদের আজকের প্রথম যে ভিডিওটা সেটা হলো ইংরেজি থেকে বাংলা করা তো আমরা সিলেকশনটুকু আগে করি পুরো ডকুমেন্টটা একসাথে করতে পারি ট্রান্সলেটে ক্লিক করার পরে ট্রান্সলেটে ক্লিক করলে এই পাশে একটা প্যান আসবে সেই প্যানেলে আমরা প্রথমে সিলেক্ট করে দেবো যে আমাদের ইংরেজিটা কি আমাদের ইংরেজিটা হলো অটো ডিটেক্টে আছে অটো ডিটেক্টে যেহেতু ইংরেজি আছে অটো ডিটেক্ট হবে এবং ট্রান্সলেট কি হবে টু ট্রান্সলেট টু ট্রান্সলেট যে ভাষাটা সিলেক্ট করে দেবো সেই ভাষায় ট্রান্সলেট হবে তো আমরা প্রথমে ট্রান্সলেটে ক্লিক করার পরে এখানে আমাদের অটো সিলেকশন সিলেকশন না থাকলে পুরো ডকুমেন্টটাই ট্রান্সলেট হবে অটো ডিটেক ইংলিশ ট্রান্সলেট এই যে ডকুমেন্ট সিলেক্ট করে দিতে হবে আর সিলেকশন থাকলে ব্লক করা থাকলে সে ব্লক করা হবে ট্রান্সলেটে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ট্রান্সলেট করে দিতে হবে ট্রান্সলেট করে দেখাবে আমাদের এখানে প্যানে যাই আমরা পুরো ডকুমেন্টটাই আমাদের ট্রান্সলেট হবে অটো ডিটেক্টে এখানে আসবে আর টু টুতে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমরা আগের ফর্ম টুতে ভুল করেছি আমরা বাংলা সিলেক্ট করে দিতে হবে B A N G Bangla বাংলাটা হবে উপরে A B C A Bangla Bangla করে অলওয়েজ ট্রান্সলেট দিলাম অলওয়েজ ট্রান্সলেট দিলে ইংরেজি থেকে বাংলা হবে এটা সবসময় অলওয়েজের টিক চিহ্ন দেওয়া থাকলে যেটা সিলেক্ট করা আছে সেটাই সবসময় সে ফলো করবে এই আমাদের বাংলার হয়ে গেছে আমাদের যে আগের যে ইংলিশটুকু ছিল সেটুকু বাংলায় পরিণত হয়ে গেছে এখন আমরা যদি বাংলা থেকে আবার ইংরেজি করি তাহলে দেখি কি করা যায় ট্রান্সলেটে ক্লিক করব ট্রান্সলেট ডকুমেন্ট ট্রান্সলেট ডকুমেন্টে দিলে আমাদের লোডিং হচ্ছে লোডিং হলে অটোমেটিকলি হয়ে যাচ্ছে এটা যেহেতু আমরা অটো অলওয়েজ অটো দিয়ে দিয়েছি এই জন্য অলওয়েজ অটো হয়েছে এটা উঠাই দিতে হবে আমাদের আবার অলওয়েজ অটোটা উঠাই দেব আমরা এখন এটা উঠাই দেব উঠাই দিলে আমরা অটো ডিডাক্টে বাংলা লিখব বাংলা বাংলা থেকে টুতে কী করবো টুতে আমরা ইংলিশ লিখে দেব ইংলিশ লিখলে আমাদের এই ট্রান্সলেটে ক্লিক করলে এখন এই বাংলা থেকে আবার ইংরেজি হয়ে যাবে তাহলে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি একটা ডকুমেন্টকে সহজে ট্রান্সলেট করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের এই বাসনটি খুবই উপকারী এবং রিভিউ থেকে আমরা ট্রান্সলেটে ক্লিক করে সেটা সহজেই করতে পারি তারপর ল্যাঙ্গুয়েজ সেট আমরা যে ল্যাঙ্গুয়েজ সবসময় প্রিফার করব সেই ল্যাঙ্গুয়েজটা সবসময় আমরা সেট করে রাখতে পারবো এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা সবসময় থাকবে আবার ল্যাঙ্গুয়েজ প্রিফার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমাদের প্রোফাইলের যে ল্যাঙ্গুয়েজ থাকবে আর ল্যাঙ্গুয়েজ প্রিফার যে ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করব যেটাকে আমরা চেঞ্জ করে নেব সেটাকে এখানে আমরা লিখে দিলে অটো ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজে হয়ে যাবে ওকে ওকে করলে ওটাতে চেঞ্জ হয়ে যাবে ট্রান্সলেটটা আমরা সব সহজেই করতে পারি তারপর কমেন্ট কমেন্ট মানে আমরা জানি মন্তব্য কোনো একটা বিষয় সম্পর্কে যদি আমরা পাশে কোনো মন্তব্য লিখে রাখতে চাই সামথিং কোনো কিছু আমরা জানি যে এটার সম্বন্ধে বা কোনো প্রফেশনাল সম্বন্ধে যদি আমরা মনে রাখতে চাই তাহলে সেটাকেও আমরা এখানে করতে পারি profession that's mean one kind of occupation এই রিজার্ভ করে দিলে এই মন্তব্যটা এখানে আমাদের থেকে যাবে এই যে ইউজার অকুপেশন মানে আমরা এটা সম্বন্ধে এটা মন্তব্যটা এখানে লিখে রাখতে পারি যে কোনো কিছুর মন্তব্য আমরা যদি অ্যাকসেপ্ট করে দিই তাহলে সেই অ্যাকসেপ্টটা আমার মন্তব্যতে অ্যাড হয়ে থাকবে এবং সবসময় এটা আমরা দেখতে পাবো সেই মন্তব্যটা আবার ডিলেট করতে হলে আমাদের এই ডিলেটে ক্লিক করলে মন্তব্য ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে মন্তব্য ডিলেট হয়ে আবার নর্মালটা কমেন্টে চলে আসছে তাহলে কোনো কিছু সম্বন্ধে আমরা যদি মন্তব্য লিখে রাখতে চাই তাহলে কমেন্টে নিউ কমেন্টে ক্লিক করে সেটা করব সেটাকে বাদ করার জন্য কমেন্ট লেখার পর আমাদের আরেকটা নতুন করে বার টুলবার আসবে সেটা হলো ডিলেক্ট সে ডিলেক্ট করে আমরা ডিলেক্ট করে দিতে পারবো কোনো ডকুমেন্ট যখন কারেকশন করি কারো কোনো কারো কারেকশন করে দিতে চাইলে আমরা এই কমেন্টগুলো করতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করে সেটা ওনাকে প্রেরণ করে দিলেই আমাদের দেখা যাবে সেই কারেকশনটা চলে আসবে তাহলে এই রিভিউ মেনুটাতে কিন্তু নতুন কিছু কাজ আছে যেইগুলি আমরা অন্য অন্য জায়গায় পাই না সাধারণত অনলাইনে করতাম সেগুলি আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডেই করে সমাধান করতে পারি তো আমাদের খুব সহজ এবং খুব সহজেই করা যায় এটাতে এর নাম হলো রিভিউ মেনুটা এই রিভিউ মেনুটা দিয়ে আমরা এই কাজগুলি খুব সহজে করতে পারি আমরা খুব সুন্দর একটি কাজ শিখলাম যে সহজে ট্রান্সলেট করা যদি আপনি বাংলায় কোনো ডকুমেন্ট লেখেন সেটাকে ইংরেজি করতে হলে এই মাইক্রোসফট ওয়ার্ডের থেকেই করা যায় সহজে সেটা আমরা করে নেব আবার বাংলায় থাকলে সেটাকে ইংরেজি ট্রান্সলেট করতে হলে মাইক্রোসফট ওয়ার্ডের ট্রান্সলেট মেনুটা ব্যবহার করে আমরা খুব সহজে করে ফেলবো তো আজকে এ পর্যন্তই থাকবে এই ভিডিওটি আল্লাহ